কথা হে হিয়া খিয়া চিন্তা করছো কথা হে হিয়া খিয়া তবে ভিডিও টাকার খালি হিয়া হিয়া একচুয়ালি যে রিদমটা আপনার এখানে টিকটকে ভাইরাল করেছেন একচুয়ালি লিকিংর রিদম সেটা তো এই শোনাবার জন্য জোরদার টানি হবে তবে জিজ্ঞাসা Diki jai diki hinda. Oh my god. Ganda ba? Ame sonpuriya bada rasiya lame gotha hai su. Kya kya ganda ba? Ya ya. Diki jai diki hinda. Sabe anta. এটা সোনপুরিয়া স্টেপ ওকে যেতে বি সোনপুরিয়া আছো সমস্ত রেডি রেডি খালি ডাইরেক্ট ঘিচি দেমা কেনা করবা ডাইরেক্ট ঘিচি দিয়া যা আর যে নেই ঘিচবা আমি জানি এটা সোনপুরিয়া নিছে কবুতর সোনপুরিয়া ব্লক জিগিজা আমি জানি যে সবে এনে যেতে দিও কে কে জরুর কিছু কিছু না কিছু কিছু অপারেশন বাকি প্রফেশন কে ঘরে ছাড়া ইহাতে যেহেতু আমি অর্কেস্ট্রা প্রোগ্রাম দেখুছো বলে আমি আমি সব এনজয় করবা লাগি আছি টিকে এনজয় করে দিছি পছে কা ঘরে যাবে গায় রে পারে নাচি দিলে হিলে গা এই জিনিসটা আমি সীমা করবো ওকে একটি ঘোরা টিকা দিলে এন্টারটেনমেন্ট করবা লাগি তো যে কেটা বাজবা তোমার বস কেটা বাজবা না কিছু কিছু চাই নাকি টাটা